একাদিন ফাঁকারা নিভেছে আলো তুই নেই কেউ নেই লাগছে না ভালো একাদিন ফাঁকারা নিভেছে আলো তুই নেই কেউ নেই লাগছে না ভালো আসা যায় আমি চাইছি তবু পারছি না তো থামাতে আমার একাদিন ফাঁকারা নিভেছে আলো তুই নেই কেউ নেই লাগছে না ভালো জানি না তোর ঘুম আসে কি রাত্রি হলে আমিও সেই প্রশ্ন হয়ে থাকছি জলে জানি না তোর ঘুম আসে কি রাত্রি হলে আমিও সেই প্রশ্ন হয়ে থাকছি জলে ও তোর নাম না জানা অভিমানে কত দূরে ভাষা যায় আমি চাইছি তবু পারছি না তো আমাতে আমার একাদিন আকারা নিভেছে আলো কেউ নেই লাগছে না ভালো ভাষা যায় আমি চাইছি তবু পারছি না তো থামাতে আমার